আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও খুব ভালো আছি আজকের টপিকটা একটু ভিন্ন ধরনের আজকে টপিকটা বানানো আমার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু কিছু কিছু কারণের দিকে লক্ষ্য করে আজকে টপিকটা আমি বানাতে বাধ্য হলাম আমার টপিকটা একটি ঘটনাকে কেন্দ্র করে এবং ওই ঘটনা থেকে আমি একটি জিনিস একটি অভিজ্ঞতা অর্জন করেছি এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি আমি মন্তব্য এই ভিডিওতে জানাবো তো ঘটনাটা আমার সাথে ঘটে কিছুদিন পূর্বে আমি একটি পণ্য ক্রয় করার জন্য মাল্টিপ্লান সেন্টারে যাই তো বাসায় ফিরতে সময় মাল্টিপ্লান থেকে গুলিস্তানের বাসে আমি যখন উঠি তো আমার সাথে একটি ছেলে বাসের মধ্যে ওঠে তো ছেলেটা উঠতে সময় বাসের হেল্পার বলে যে ভাই এই বাসের মধ্যে কিন্তু আজকে স্টুডেন্ট ভাড়া হবে না তো এটা শোনার পরে ছেলেটা আমার সাথে উঠলো আমরা দুজন একসাথেই বসলাম তো যখন হেল্পার আমাদের কাছে ভাড়া চাইতে আসে প্রথম ওই ছেলেটার কাছে ভাড়া চায় যে ভাই ভাড়াটা দেন তো ছেলেটা পাঁচ টাকা দিল তো দেওয়ার পর হেল্পার বললো যে আপনি আপনি কোথায় যাবেন তো এটা বলার পরে ছাত্র ওই ছেলেটা বলল যে আমি গুলিস্তান যাব তো হেল্পার বলল যে গুলিস্তানের ভাড়া তো দশ টাকা আপনি কেন পাঁচ টাকা আমাকে দিচ্ছেন আরও পাঁচ টাকা দেন তো ছাত্রটা বললো আমি আপনাকে স্টুডেন্ট ভাড়া দিয়েছি তো এই ব্যাপারটা নিয়ে বাসের মধ্যে একটু হট্টগোল সৃষ্টি হয়ে গেল দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতে লাগলো কতক্ষণ একটা সিন ক্রিয়েট হয়ে গেল সবাই এখানে সেখানে তাকাচ্ছে ওদের দুজনের দিকে তো এই বিষয়টা কিছুক্ষণ চলার পরে ওই হেল্পার আমার কাছে আসলো বললো যে হুজুর আপনি কোথায় যাবেন তা আমি বললাম যে আমিও গুলিস্তান যাব তা আমি ওনাকে দশ টাকা দিলাম তো উনি আমাকে রিটার্ন পাঁচ টাকা দিচ্ছে তা আমি বললাম যে আপনি আমাকে পাঁচ টাকা দিচ্ছেন কেন তো হেল্পার বললো আপনি তো স্টুডেন্ট তাই না আমি বললাম যে হ্যাঁ আমি স্টুডেন্ট তাহলে তো হেল্পার বললো যে স্টুডেন্ট ভাড়া তো ওর হাফ না তো আপনি আপনি পাঁচ টাকা রাখুন মানে আপনি আমাকে দশ টাকা দিয়েছেন আপনি পাঁচ টাকা রাখুন তো আমি বললাম কি আচ্ছা প্রয়োজন নেই আপনি বাসের যেই পাবলিকের ন্যায্য যেই মূল্যটা আছে আপনি আমার কাছ থেকে ওইটাই রাখেন কোনো প্রবলেম নেই একজন মুসলিম হিসেবে কথাটা বলছি যে ইসলাম আমাদেরকে সামাজিকতা এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে শিক্ষা দেয় আর ইসলাম সহ প্রত্যেকটা ধর্মের মধ্যে ছাত্র এবং শিক্ষককে ওই ধরনের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছে এখন যদি আমরা এই সাধারণ পাঁচ টাকা অথবা দশ টাকার জন্য বাসের হেল্পার অথবা রাস্তাঘাটে আওড়া মানুষদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি অথবা কোনো একটা সিন ক্রিয়েট করি তাহলে কিন্তু এখানে সবচেয়ে বড় সম্মানহানি হচ্ছে আমাদের মতো ছাত্রদের আর আমাদের বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা যুগে টাকার একটি সর্বনিম্ন মান রয়েছে আমাদের দেশের আর্থিক অবস্থা কিছুদিন পূর্বে যখন মোটামুটি ছিল তখন অনেক জায়গার ভাড়া বাসের ভাড়া ছিল কিন্তু পাঁচ টাকা তখন ওই ভাড়ায় কিন্তু আমরা স্টুডেন্ট ভাড়া হিসেবে পাঁচ টাকার জায়গায় দুই টাকা আড়াই টাকা অথবা তিন টাকা দিতাম না কেননা আমাদের মাথায় এই বিষয়টা ছিল যে বর্তমান সময়ে সর্বনিম্ন টাকার মান হচ্ছে পাঁচ টাকা আর এখন আমাদের দেশের মধ্যে একটু ইকোনমিক্যালি প্রবলেম হচ্ছে একটু আর্থিক সমস্যার কারণে আমাদের পেট্রোল ডিজেল এগুলোর দাম বেড়ে যায় যার কারণে বাস ভাড়াটাও বেড়ে যায় আর বর্তমান সময়ে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের টাকা সর্বনিম্ন মান চলে এসেছে দশ টাকার মধ্যে এখন যেখানে বাস ভাড়া দশ টাকা সর্বনিম্ন দশ টাকা সেখানে যদি স্টুডেন্ট ভাড়া হিসেবে আমরা পাঁচ টাকা দেই আর এই কারণে যদি আমাদের সাথে বাসের হেল্পার অথবা অন্যান্য মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াতে হয় তাদের সাথে কোনো সিন ক্রিয়েট করতে হয় তাহলে বরাবর আমি যেটা বলে আসছি যে এখানে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি আমারই হচ্ছে তাই সর্বোপরি আমাদের এই খেয়ালটা রাখতে হবে যে এই পাঁচ টাকা অথবা দশ টাকার জন্য রাস্তার আওড়া মানুষ অথবা বাস হেল্পারদের সাথে যেন আমরা কোনো ধরনের তর্ক বিতর্কিতে জড়িয়ে না পড়ি কোনো ধরনের সিন ক্রিয়েট না করি তাদের সাথে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় ভিডিওটি আর দীর্ঘ করব না যদি এই ভিডিও সম্পর্কিত আপনাদের কোনো মূল্যবান মতামত অথবা প্রশ্ন থেকে থাকে তো নিচে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন আর যদি আপনার মনে হয় যে এই ভিডিও থেকে আপনি এই ব্যাপারে কোনো নতুন কিছু জানতে পেরেছেন তাহলে এই ভিডিওটি অন্যকে শেয়ার করার মাধ্যমে তাদেরকে নতুন কিছু জানতে অথবা এই বিষয়ে জানতে সাহায্য করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু